তিন তিনে নয় তিন তিনে নয় চার চারে ষোলো হ্যাঁ এগারো এগারো এগারো এগারো একশো একুশ বারো বারো একশো চুয়াল্লিশ it's so difficult right i was actually trying to memorize the squaring system right hello everyone assalamu alaikum uh, welcome to our video and uh, this is really a brand new video with a great girl and let's get introduced first with her what's her name Samia Naomi Khan that's her full name yeah and what's your nickname what should I call you Samia yeah that's good so Samia isn't it a real practice of our country that we memorize the squaring system uh, from like 2 to 15 like this right what if we can learn squaring of any two digit number in your head just in seconds? So our today's lesson is that how to square any two digit number without using a calculator in your head. Right? So আমরা একটা একটা স্কোয়ারিং এর একটা নাম্বার টু ডিজিট নাম্বার বলি বলো তো আমার একটা নাম্বার Four. না এটা তো ছোট টু ডিজিট নাম্বার বলো Okay, 12. আচ্ছা টুয়েলভ রাইট Yeah. টুয়েলভ তোমাকে একটু আগে তোমার আব্বু আমি আমরা একত্রে কথা বলছিলাম তখন বলছিলাম যে এটাকে বলতে হবে কি এটি একটি জাতীয় ভুল বাংলাদেশের জাতীয় ভুল বলি আমি আর কি কারণ সবাই আমরা বলি twelve square but be twelve squared because squared is always there right তো এখন এটা আমরা ট্রেডিশনালি গুণ করি কিভাবে either use a calculator or twelve times twelve then এটা দিয়ে একবার করো এটা দিয়ে একবার করো তারপর এখানে হয়তো জিরো বসাও এখান দিয়ে করো হ্যাঁ? এবার আবার যোগ করো and it takes hell lot time and lot of space right but আমার একটা পদ্ধতি আছে তো আমি এটা করতে করতে যেহেতু আমি একটা বই লিখেছি মেন্টাল ম্যাথের উপরে সো অনেক গবেষণা করতে হয়েছে তো আমি দেখলাম যে it's really super easy to an any two digit number okay তো আমরা জানি সামিয়া এখানে একক স্থানে কোনটা আছে টু টু আছে তাহলে আমরা এটাকে আমরা বলি ফার্স্ট ডিজিট একক স্থানটাকে বলবো কি ফার্স্ট ডিজিট এটারে ফার্স্ট ডিজিট বলি আর এটারে সেকেন্ড ডিজিট বলি ঠিক আছে কারণ একক থেকে তো এই জন্য ফার্স্ট বলবো এদিক থেকে না ওকে তাহলে তুমি প্রথম ডিজিটটার স্কোয়ার করবা ওকে তাহলে করি আমরা এটার স্কোয়ার করো ফোর এটুকু এটুকু আমরা বুঝে গেলাম না হ্যাঁ। কি করছি আম্মু বলো তো ফার্স্ট ডিজিটটাকে আমরা স্কয়ার করেছি এখানে যা থাকুক 1 2 3 4 5 6 7 8 9 জিগা যা ইচ্ছা তাই থাকুক স্কয়ার করলাম রাইট এইবার এই দুইটা ডিজিট গুণ করব আমরা করো তো গুণ 1 2 হ্যাঁ 2 আর 1 এটা ইংলিশে বলে 2 1s আর 2 আর দুই অক্ষে দুই হ্যাঁ। তো এই দুইটা গুণ করে এবার ডাবল করব অর্থাৎ ফার্স্টটা আর সেকেন্ডটা এই দুটো গুণ করব এরপর আবার ডাবল করব ঠিক আছে তাহলে এই দুটো গুণ করি দুই একে দুই ডাবল কত ফোর ফোর তাহলে এই ফোর আমরা কিভাবে পাইলাম বুঝলাম তাই না হ্যাঁ। এবার সেকেন্ডটার স্কোয়ার করব সেকেন্ডের স্কোয়ার করব তাহলে ওয়ানের স্কোয়ার কত ওয়ান হয়ে গেল তাহলে নিয়মটা হচ্ছে প্রথমটার স্কোয়ার দুটা গুণ করে ডাবল দ্বিতীয়টার স্কোয়ার কি বলো তো ফার্স্ট টু স্কোয়ার তারপর হচ্ছে দুটো ডাবল করে দুটো গুণ করে সেকেন্ডটা স্কোয়ার আবার বলো প্রথমটার প্রথমটা স্কোয়ার দুইটা গুণ করে দুটো গুণ করে ডাবল দেন দ্বিতীয়টা স্কোয়ার বুঝতে পেরেছো আবার তুমি এটা আবার বলো ফার্স্টটা স্কোয়ারড তারপর গুণ করে গুণ করে ডাবল করে সেকেন্ডটার স্কোয়ারড হ্যাঁ ডাবল করে বসিয়ে দেবো তারপর সেকেন্ড স্কোয়ারড এখন ধরে আরেকটা নাম্বার ধরি যেমন থার্টিন এর স্কোয়ারড সামিয়া বলো এখানে প্রথম ডিজিটটা কত থ্রি থ্রি স্কোয়ার করো ইস নাইন দুইটা গুণ করো থ্রি দেন ডাবল ডাবল হচ্ছে সিক্স অ্যান্ড দেন ওয়ান হয়ে গেল রাইট তুমি বুঝে গেছো বুঝে গেছো তো তার মানে প্রথমটার স্কোয়ার দুইটা গুণ করে ডাবল দ্বিতীয়টার স্কোয়ার এখন একটু দুই ডিজিট আর একটু সামনে যাই যেমন ধরো টোয়েন্টি থ্রি স্কোয়ার রাইট তাহলে করো এটা নাইন নাইন গুড গার্ল এবার দুইটা গুণ করো 6 6 ডাবল করো 12 12 এ 2 বসাবো ক্যারি করব 1 ওকে এবার এটা 4 5 এক্স্যাক্টলি ডান এবার ধরো 43 স্কয়ার তাহলে 9 9 12 12 ডাবল 24 24 ক্যারি 2 16 17 18 তুমি তো অনেক ফাস্ট বলতেছো ভেরি গুড তাহলে এটা করো তো এবার 54 স্কয়ার একটু টাফে যাই আমরা তাহলে কত হবে প্রথমটা 16 16 এর 6 ক্যারি 1 20 40 40 41 ইয়া তাই না ইয়া ক্যারি কত 4 20 25 29 ইয়া রাইট তাহলে এবারে আরেকটু যাই 82 স্কয়ারড কত হবে 4 হুম 16 16 2 32 32 ইয়া তাহলে 32 হ্যাঁ 32 3 থাকবো 32 8 টু 16 হ্যাঁ 17 19 ইয়া সো বন্ধুরা এবার তোমাদের আমরা একটা হোমওয়ার্ক দিয়ে দিই আমরা যে কোনো দুই ডিজিটের স্কোয়ারিং আমরা জাস্ট কয়েক মিনিটের ভিডিওতে শিখে গেলাম right so how about 92 squared how about 85 squared এটার একটা নিয়ম আছে মজার ফাইভ ফাইভ থাকলে কি হবে how about nine squared so this homework এগুলো করে তোমরা কমেন্টের ঘরে লেখো what is the result and hope you like our video তোমার কাছে কেমন লেগেছে it was amazing and was really easy ya it's really easy আর আমরা বাংলাদেশে এরকম বারো বারো হ্যাঁ একশো চুয়াল্লিশ পনেরো পনেরো দুশো পঁচিশ তারপর ষোলো ষোলো কত no knows that's ridiculous BSL Bangladesh by the way আমরা এই প্যাকেজটি এসএসসি পরীক্ষা যারা এবছর দিয়েছো তোমাদের জন্য একটা প্যাকেজ কোর্স ডেভেলপ করেছি টেসল বাংলাদেশে you will learn spoken English you will learn English pronunciation you learn creative writing and grammar you will learn vocabulary you learn presentations and mental math so এত কিছু সমন্বয় বাংলাদেশে আসলে আর কোথাও নেই so if you want to be an allrounder be TESL Bangladesh like Samia Samia is a great girl so আম্মু এটা একটা অনেক বড় জার্নি হবে রাইট Yeah. তো টেসল এসে তোমার কেমন লাগছে just in two three sentences It was really good. It was really inspiring, and I liked it very much. Right. So join Samia in the SSA program, online or offline. See you in the class, virtually or in class. Thanks for watching our video. Bye bye.